ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের শুরু হলেও দেশের জন্য এটি নির্বাচনী বছর আনুষ্ঠানিকভাবে না হলেও নানা প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু সংবিধান সরকার সংসদ বা বর্তমান নির্বাচন কমিশন কোনো কিছুই মানতে নারাজ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থাকা দলটিকে আগামী নির্বাচনে আনতে কি পদক্ষেপ নিতে চায় আওয়ামী লীগ চেষ্টা করবো তাদের আনার আসবে যদি না আসে তো জাতীয় পার্টি আছে তারপরে কমিউনিস্ট পার্টি অন্যান্য বাম দলগুলো বিএনপিরও কিছু প্রার্থী তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সময় আসলে অবশ্যই ডাকবে কথা বলবে ডায়লগ করতে কি অসুবিধা যে একটা ফোরামে তো আলোচনা হবেই এই নেতা বলেন আগামী নির্বাচনে চ্যালেঞ্জ আছে তবে আওয়ামী লীগ সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই সফল হয়েছে যে এই যে উন্নয়ন এই উন্নয়ন আবার কিছু ভুলভ্রান্তি আছে এটাকে কাটিয়ে একটা নির্বাচনে জিতে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সব কিছু যুগ বিয়োগ করে এদেশের মানুষ আবার আওয়ামী লীগকেই ভোট দেবে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সংবিধানের বাইরে কোনো নির্বাচনের সুযোগ নেই ব্যর্থ আন্দোলনের হুমকি দামকি থেকে বেরিয়ে বিএনপি নতুন বছরে সাংবিধানিক ধারা জনপ্রত্যাশা রাজনীতি করবে বলে আমাদের আশাবাদ সেটা দুই হাজার তেইশের শেষে হোক বা দুই হাজার চব্বিশের প্রথমে হোক যখন নির্বাচন হবে আমরা আশা করব সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে না এসে কেউ বিশৃঙ্খলা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান আইনমন্ত্রী একটু কিন্তু এদের শোষণ করার এদেশের ডাকাতি করার যত রকম ক্ষমতা আছে সব আমার সরকারের আছে আমার নেত্রীর আছে আমরা দেশকে স্বাধীন করেছি আমরা যদি লুটে খাই তাও আমরা খাবো আমরা যদি দেশের উন্নয়ন করি আমরা করব আর কারো অধিকার নেই জয় বাংলা জয়